দেখছিস বুঝলাম বেদব আরে ভাই ছাড়ে দে অবলা মেয়ে মানুষ কারে অবলা বলে কারে অবলা হ্যাঁ না আমি বলেছি কি ওই মানে অবলা বলেছি এই জন্য যে ও যদি উঠে খাড়ায় আপনি ধরে না তাহলে মোসর দিলে ভাঙে যাবে oh, কারে মোসর দিলে কে ভাঙবে না ভাঙবে সেইটা আমি পরে দেখে নিব ঠিক আছে খাবো না কি করলেন যা খুশি তাই করে খাবেটা আরে এই বেঞ্চে জীবন আমি বসবো না নোংরা করে দিছেন এইসব ভাই ডাব খাবো কিরাম করে ডাব খাবো কিরাম এ ভাই এ দেখছিস এ টাকা দিয়ে কিনছি আরে বেয়াদ একটা মেনা বুঝরা কিছু বুঝরা ডাব খাবো হ্যাঁ? কিরাম করে হ্যাঁ মেনা বুঝরা কিছু বুঝরা কই তুমি রে সুজন বসে আমি বসি কিরাম করে